আজকে আমরা নতুন একটা টপিকের উপর ক্লাস করব সেটা হচ্ছে আমরা এর আগে গত পর্বে আমরা দেখছিলাম কিভাবে একটি এসিও e কাজ করতে হয় যেমন লিঙ্ক বিল্ডিংয়ের কাজ করতে হয় সেই ক্লাসটা আমরা করছিলাম আজকের ক্লাস হচ্ছে আমাদের ওই কাজের উপরে আমরা ফাইবার মার্কেট প্লেসে আমরা একটা গিক পাবলিশ করব। কারণ আমরা প্রতিটা কাজের উপরেই গিক পাবলিশ করা আমাদের দরকার কারণ আমাদের যে কাজগুলো বেশি পাওয়া যায় সেগুলো কাজের উপর আমরা দেন গিগ পাবলিশ করি আমাদের প্রতিটা কাজ শিখি তারপরে আমরা গিগ পাবলিশ করি তো আজকে হচ্ছে আমাদের গিগ পাবলিশের দিন তো আমি গিগ পাবলিশের জন্য আমার একটা ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করি ওকে আমি একটা লগ ইন করে ফেলি একটু একটু অপেক্ষা করি আমার অনেকগুলো ব্রাউজার দেখি কোনটাতে যাওয়া যায় ওকে ফাইবার আমি ফাইবারে চলে যাব যার যার মানে যার যার অ্যাকাউন্ট আছে ফাইবার অ্যাকাউন্টে চলে যাবেন আপনারা আমি এখানে সাইন আপ লগ করে ফেলি একটা অ্যাকাউন্ট টপ টপ SEO এজেন্সি আসলে আমি অ্যাকাউন্টে ইউজ করি না আপনারা জানেন এগুলো শুধু আমি এক্সাম্পল হিসেবে ব্যবহার করার জন্য এখানে রাখছি আর কি ওকে আমি আমার প্রোফাইলে চলে যাই তো আমরা যে কাজটা শিখব সেই কাজের চাহিদাটি একটু আমাদেরকে দেখতে হবে অবশ্য আমার এখানে সাতটা গিক পাবলিশ হয়ে গেছে অলরেডি তো আমাকে গিকটাও ডিলিট করতে হবে আগে ডিলিট করে নিই কোনটা ডিলিট করা যায় ডাবটি আছে আমরা গত পর্বে শিখছিলাম ইমেল লিস্টিং ওকে বুক প্রমোশন ইউটিউব চ্যানেল ক্রিয়েট অর্গানিক ইউটিউব প্রমোশন ওকে বুক প্রমোশনের ক্লাসটা যেহেতু হবে না আমি এটা ডিলিট করে দিই তো আমরা আজকে এসিওর গিক পাবলিশ করব আমাদের কিওয়ার্ডটাকে দেখতে হবে যে আমরা কোন কিওয়ার্ডের উপর গিকটা পাবলিশ করতে পারি আমাদের কিওয়ার্ড হবে আপনি লিখতে পারেন সোশ্যাল লিঙ্ক বিল্ডিং লিখতে পারেন দেখি আমরা লিঙ্ক বিল্ডিং লিখে আগে সার্চ করি দেখি এটার কম্পিটিশন কীরকম আছে এই কিওয়ার্ডটির মাধ্যমে এখানে দুই হাজার কম্পিটিশন আছে আপনি চাইলে এই কিওয়ার্ডটা ইউজ করতে পারেন চাইলে এসি দেখেন এখানে সবগুলো একই সার্ভিস এসিও লিঙ্ক বিল্ডিং এসিও ব্যাকলিং ডু ফলো ব্যাকলিং আবার লিঙ্ক বিল্ডিং সেম কথা একই কাজ বারে মনে করেন ঘুরে ফিরে ই করে তো এই কিওয়ার্ডটি দিয়েও কাজ পাওয়া যাবে সমস্যা নাই দিয়ে হাই কোয়ালিটি ব্যাকলিং প্রোফাইল ব্যাকলিং ওকে আমরা যেহেতু প্রোফাইল ব্যাকলিংয়ের কাজটা শিখছিলাম অবশ্য সেম কাজ সবগুলো সেম কাজই অথবা একটু কম বেশি আমরা যদি প্রোফাইলের ভিতরে যদি আমরা লিঙ্ক আপ করি তাহলে হবে প্রোফাইল ব্যাকলিং আর ওইখানে যদি পোস্ট করি সেটা হলো ব্যাকলিং তো যাই হোক এখানে আঠারো হাত আট মানে আঠারোশো সার্ভিস আছে আমরা যদি এই সার্ভিসটা দিয়ে কাজ করি তাহলে মোটামুটি পজিশন খুব ভালো হবে দেখছেন এখানে দুইশো ছত্রিশটা সার্ভিস কিন্তু আছে মানে আমাদের কম্পিটিশন খুবই লো আমরা যদি এই কিওয়ার্ডটা নিয়ে বা এই কিওয়ার্ডের উপর বেস করে যদি আমরা গিক পাবলিশ করি আশা করি যে আমরা এই ফার্স্ট পজিশনে থাকবো ইনশাল্লাহ তো আমরা একটু প্রথম থেকে দুই একটা গিগ পাবলিশ করি মানে দেখি যে এই গিগগুলোর কাজ আছে কিনা এগারোটা কাজ চলতেছে এগারোটা কাজ চলতেছে মোটামুটি আসছে কত সালে একটু যদি আমরা দেখি দুই হাজার বিশে আসছে একশো ছয়চল্লিশটা কাজ কমপ্লিট করছে শুধু এসিও নিয়ে কাজ করে ঠিক আছে তো এরকম যদি আমরা আরও দেখি তো সবগুলো দেখেন সেম অবস্থা চারটা কাজ চলতেছে কারো কারো দেখছি আমি সত্তর আশিটা দুইশো তিনশো করে কাজ কিন্তু রানিং আছে এই এখানে এরকম অনেক গিক আছে তো আমরা অবশ্যই এগুলো কাজ আমরা এর আগে দেখছি তো আমরা ডাইরেক্ট আজকে চলে যাবো বলে গিক তৈরি করার অপশনে এখানে যদি দেখেন যে প্রচুর কাজ আছে এই কাজের উপরে আমাদের প্রচুর কাজ আছে গিকগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করছে তো এখানে সার্ভিসই আছে দুইশো আর কি দেখব তাও তো সবাই কাজ পাচ্ছে এখানে ফাইবারে এখানে কি কোনো রেটিং দিছে না রেটিং দেয় নাই পাঁচশো কাজ করছে দেখছেন ষাটটা কোয়ালিটি প্রোফাইল ব্যাকলিং করবে একটা করে প্রোফাইল ব্যাকলিং করলে ষাটটা প্রোফাইল ব্যাকলিং করতে আর কয় মিনিট লাগবে ষাটটা প্রোফাইল দাম পাঁচ পাঁচ ডলার চারটে কাজ রানিং আছে দেড়শো প্রোফাইল ব্যাকলিং করবে তিরিশ ডলার আড়াইশো মানে একশো দুইশো ষাটটা প্রোফাইল ব্যাকলিং করবে ষাট ডলার কাজ করছে পাঁচশো তিরানব্বইটা দুই সালে আছে টোটাল কাজ করছে নয়শো ষোলোটা এখানে কিন্তু হিউজ কাজ আছে তো যাই হোক আমরা কাজগুলো দেখে ফেলছি এখন আমরা গিক তৈরি করার মানে অপশনে চলে যাই তো আমরা এখানে চলে আসলাম নিউ গিক ক্রিয়েট এ নিউ গিক এখানে ক্লিক করব ক্লিক করে আমরা এখানে একটা টাইটেল লিখব যে টাইটেলটা গুগল ট্রান্সলেটে চলে যাই গুগল ট্রান্সলেট তো হ্যাঁ আমার কথা কি বোঝা যায় হ্যালো ওকে তো এখানে তো অনেক সার্ভিস দেখতেছে আইল ডু আইল ডু হাই ডিএ প্রোফাইল ব্যাকনিং ডিএপিএ সম্পর্কে কিন্তু আপনাদেরকে বলছিলাম জানি না মনে আছে কিনা আপনাদের একটু আমরা রিসার্চ করি কোন টাইটেলটা এখান থেকে কপি করা যায় যেহেতু টাইটেলে কোনো কপিরাইট নাই ওকে আমরা আমাদের মতো করে লিখি আমরা লিখি আই উইল ডু আমি করব আমরা কতগুলো ব্যাকলিংয়ের সার্ভিস দিতে চান কত ডলার থেকে দিতে চান একটু কি কেউ কি বলবেন আমাকে কত ডলার সর্বোচ্চ কত ডলার সার্ভিস দিতে চান মানে দশ ডলার থেকে আমাদের সার্ভিস শুরু হবে কত ডলার পর্যন্ত দিবেন হ্যালো নব্বই ডলার ওকে নব্বই ডলারে আমরা তাহলে ছয়শো অথবা পাঁচশো লিঙ্ক বিল্ডিং দিতে পারি নব্বই ডলারে একশো ডলারে আমরা পাঁচশো বা ছয়শো লিঙ্ক ওকে আইল ডু আমি করব ছয়শো সোশ্যাল সোশ্যাল মিডিয়া এই কিওয়ার্ডটা নতুনে আমরা ইউজ করব প্রোফাইল প্রোফাইল আমি করব ছয়শো সোশ্যাল মিডিয়া প্রোফাইল ফর এবার দেব হাই হাই ডিএ পিআর মানে পেজ অথরিটি এসিও এসিও ব্যাকলিং ব্যাকলিং ওকে তার মানে আমার দুইটা কিওয়ার্ড এখানে ঢুকিয়ে দিলাম এবার আমরা দেখি আমি কি লিখলাম আমি হাই ডিএ ডিএপিএর এসিও ব্যাকলিংয়ের জন্য এতটি সোশ্যাল মিডিয়া প্রোফাইল করব ওকে এটা দিয়ে আমি কপি করে ফেলি এখানে ছয়শো আছে ঠিক আছে যদি আপনার পরিশ্রমটা বেশি মনে হয় তাহলে আপনি এখানে দুইশো দিবেন এখানে তিনশো দিবেন আপনার মন মতো আপনারা চাইলে ঘুরে ফিরে নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে পিয়ার মানে পেজ অথরিটি আছে আমরা পিএ দিয়ে দিই ওকে পিএ ওকে পিএ দেখি এখানে কমা দিলে কীরকম হয় আমি উচ্চ ডিএ পিএ এসিও ব্যাকলিংয়ের জন্য আমি এতটি সোশ্যাল মিডিয়া প্রোফাইল করব। তাও হয় কিন্তু এখানে কমা ইউজ করলে খুব একটা ভালো লাগবে না তো আমি তুলে দিই একই কথা হইল ঠিক আছে এটা কপি করে ফেলি কপি করে এখানে একটা জিনিস লক্ষ্য রাখেন আপনারা দেখেন এখানে আমি সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঠিক আছে এখানে যদি কেউ সোশ্যাল মিডিয়া প্রোফাইল ব্যাকলিং লেখে তাহলে পাবে আবার এখানে দেখেন হাই ডিএপি এসিও ব্যাকলিং লিখলেও হবে আবার এসিও ব্যাকলিং লিখলেও হবে তো মোটামুটি এখানে তিনটা চারটা কিওয়ার্ড বসে গেল তো এটা আমরা কপি করব কপি করে এখানে আমরা পেস্ট করব যেহেতু এখানে আই উইল পর্যন্ত দেওয়া থাকে তাহলে আমি বাকি দিগুলো দিব ডুয়ের থেকে শুরু করব তো ডুয়ের থেকে শুরু করে এবার আমাদেরকে দেখতে হবে তারা কি কি ট্যাগগুলো বেশি ইউজ করছে এই মেয়েটা বেশি কাজ করছে ওর ট্যাগগুলো আমরা দেখতে পারি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অফ পেসেসি ওকে আমরা এটা ইউজ করি তাহলে প্রথম দিব হচ্ছে এখানে দেওয়া আছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসিও তাই দিছে দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসিও তারপরে দিচ্ছে হচ্ছে নিচে যদি আমরা আসি এখানে আমরা দিব পেস এসিও পেস এসিও দিতে পারি ওয়ান পেস এসিও দিতে পারি কোনো কিছু যায় আসে না চাইলে আপনার আপনার মতো দিতে পারেন তো আমরা এখানে দেখেন সবগুলো দিয়ে দিছে কি ল্যাঙ্গুয়েজে করতে পারবে এটা কোন কোন মাধ্যমে করতে পারবে কি রিলেটেড সাইটগুলোতে করতে পারবে সবগুলো এখানে দেওয়া আছে তো আমরা চাই যে আমরা এরকম করে সবগুলো সাইট দিব আর এখানে দেখেন অর এখানে একটা গিকের ভিতরে লেখা আছে এসিও সার্ভিস প্রোভাইড ক্যান নট গ্যারান্টিড রেজাল্ট এসিও সার্ভিস অফার ইমপ্লোমেশন অফ এসিও মানে বলছে হচ্ছে আপনার এসিও সার্ভিসে কখনো গ্যারান্টি দিতে পারবেন না রেজাল্টের তো আমরা এটা অবশ্যই রেজাল্টের গ্যারান্টি দিব না কারণ এসিও কোনো দিন গ্যারান্টি অনুসারে আহে না এটা বলা যাবে না আসবে কি না কাজ করতে হবে এই তৈরি আমরা যেহেতু লিঙ্ক বিল্ডিংয়ের সার্ভিস দিতেছি আমরা তো গুগল টপ ট্র্যাকিংয়ের সার্ভিস দিতেছি না সেজন্য আমরা গ্যারান্টি দেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না তো আমরা এটা সবগুলো ফিল করে ফেলবেন আপনারা যেমন এখানে কি কি সাইট আছে আর্ট ক্রাইপ্টো ব্ল্যাক চেন এটা হচ্ছে মেবি বিটকয়েনের কোনো কিছু হবে ই কমার্স এনভায়রনমেন্ট গেমস হেলথ আরও অনেক কিছু আর কি ফিনান্সিয়াল সার্ভিস এডুকেশন সাইবার সিকিউরিটি বিজনেস এগুলো দেওয়ার পর এবার আমরা আসবো ল্যাঙ্গুয়েজে ল্যাঙ্গুয়েজে আসার পর এখানে দিয়ে দিব হচ্ছে আরবি বাংলা যা আছে সবগুলো আমরা সিলেক্ট করে ফেলি সব বাসায় করব কাজ কোনো সমস্যা নাই কারণ বায়ার আপনাকে সব কিছু দিয়ে দিবে আপনি শুধু পোস্ট করবেন ঠিক আছে কোনো টেনশন নাই তো আপনার কাজ হচ্ছে কপি পেস্ট বায়ার আপনাকে সব কিছু একটা ফাইলের ভিতরে দিয়ে দিবে যে আপনার কি কি লাগবে তো যেহেতু আমরা দেওয়া থাকবে আমরা শুধু কপি করে পেস্ট করব তাহলে আমাদের এগুলো নিয়ে কোনো টেনশন নাই যে কোন ধরনের সাইট হবে বা কী ধরনের ল্যাঙ্গুয়েজ হবে তো আমরা চাইলে সবগুলো দিতে পারি আপনি চাইলে এক ভাষায় দিতে পারেন যে আমি শুধু ইংলিশ ভাষা ইংলিশ ভাষার জন্য করব তাহলে আপনি শুধু ইংলিশটা ইউজ করতে পারেন আর না চাইলে সেটাও হবে কোনো সমস্যা নাই একটা ইউজ করতে পারেন তো যেহেতু অনেকগুলো আমাদের মোটামুটি ভালোই সময় লাগবে তো আমি এখানে সবগুলোই দিয়ে ফেললাম দিয়ে এবার আমরা কিছু কিওয়ার্ড আর এখানে দেখেন ডিসক্লেমার ইউজ করতে বলতেছে তো এইখানে আমরা এটা টিক মার্ক দিয়ে দিব তো এখানে আমরা কিছু ট্যাগ ইউজ করি দেখি তারা কি কি ধরনের ট্যাগ ইউজ করছে আর কি আমরা নিচের দিকে চলে আসি প্রোফাইল ব্যাকলিং ওকে আমি কপি করে ফেললাম কপি করে এখানে দিয়ে দিই প্রোফাইল ব্যাকলিং যায় এবার আমরা দিই সার্চ ট্যাগ ওকে ম্যানুয়ালি ব্যাকলিং এসিও ব্যাকলিং ওকে এটাও আমরা কপি করতে পারি এসিও ব্যাকলিং এটা ভালো একটা কিওয়ার্ড এটা ইন্টারে চাপ দিয়ে দিলাম কপি করে ডু ফলো ব্যাকলিং ওকে এটাও চলবে ডু ফলো ব্যাকলিং ওকে দেখি এবার এম এটা কী করছে ডু ফলো ব্যাকলিং লিঙ্ক বিল্ডিং এসিও ব্যাকলিং সেম কথা এখান থেকেই নিয়ে নিছে কারণ এটা আমরা ইউজ করব ঠিক আছে কারণ হচ্ছে এটাও একটা ভালো একটা কিওয়ার্ড তা কিওয়ার্ডগুলো সেম রাখবেন ডেসক্রিপ মানে টাইটেলটা আপনার চাইলে কেউ এখানে চারশো ইউজ করতে পারেন কেউ এখানে তিনশো কেউ পাঁচশো যার যেটা মনে চায় সেটা ইউজ করবেন আরগুলো সেম থাকবে তো এটা দেওয়ার পর এবার আমরা এবার দেব হচ্ছে ম্যানুয়ালি ব্যাকলিং ওকে ম্যানুয়ালি ব্যাকলিং দিয়ে ফেলি তো চারটা দিয়ে ফেলছি এটা হচ্ছে পাঁচ নাম্বারটা ওকে এটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এবার আমরা এখান থেকে সেভেন কন্টিনিউ করে ফেলবো দেখি নেই কিনা হ্যাঁ সেভেন কন্টিনিউ হয়ে গেছে এটা হয়ে গেলে আপনি চাইলে ওভার ভিউতে ফিরে এসে এখানে আপডেট এসিও করে নিতে পারেন না চাইলে কোনো সমস্যা নাই কিছু যায় আসে না এটার মাধ্যমে এটা করে নিতে পারেন তো এখানে না চাইলে কিওয়ার্ডও সেট করে বলতে পারেন তো এটা আপাতত এরকমই থাক আজকে এটা দিয়ে যেহেতু আমরা দেখাবো না কারণ আপনারা এটা পারবেন কি করতে হবে এখানে তো এটা হচ্ছে প্রাইসিং প্রাইসিংটা আমরা লিখবো তারা কি কি ধরনের প্রাইসিং প্রাইসিং সম্পর্কে আপনারা অবশ্যই জানেন কারণ এর আগে আপনারা গিক পাবলিশ করছেন প্রাইসিং সম্পর্কে আপনাদের বলার কিছু নাই তো এখানে কি বলতেছে ওরা এখানে বলতেছে দুইশো পঞ্চাশটা ডু ফলো প্রোফাইল ব্যাকলিং করবে আর এটা করবে হচ্ছে পঁচিশ ডলার করবে হচ্ছে একশো মেবি তিনশো আর হচ্ছে পঞ্চান্ন ডলারতে ছয়শো এটা খুবই লো টাকায় কাজ করতেছে কিন্তু কাজের সংখ্যা বেশি মানে ডিমান্ড কম দিছে কাজের দেন কাজ পাচ্ছে বেশি আপনি যদি বেশি টাকায় কাজ করেন তাহলে হয়তো কাজ কম পাবেন কিন্তু মানে কাজ কম পাবেন টাকা বেশি কামাই করতে পারেন দেখা যায় মাসে দুইটা প্রজেক্ট নামালে আনাফ দুশো ডলার ঠিক আছে তো এখানে পঞ্চান্ন ডলার সবচাইতে বায়াররা যেগুলো এসিওর কাজ করায় তারা কিন্তু সবসময় বেশ বড় প্যাকেজটাই নেয় সবচেয়ে বড় প্যাকেজ যেটা সেটাই নেয় তো আমরা এরকম একটা প্রাইসিং করে ফেলি তো যেহেতু এখানে একটা প্রাইসিং আছে আমরা যেহেতু ছয়শো ছয়শো দিয়ে শুরু করছি তাহলে আমরা প্রথমে শুরু করতে পারি প্রথমে আমরা কয়টা দিব ষাটটা প্রথম ষাটটা দেই ষাটটা দশ ডলার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভাইয়া তো আমাকে মেসেজ করছে আমি আমার রিপ্লাই দিছি ওকে এখনো কি এসএমএস করতেছে মেসেজ হ্যাঁ, আপনাকে আমি ওকে কি বলতেছে ভাইরা আমাকে বলতেছে যে আপনি কি ধরনের মিডিয়া প্রচার করবেন কাজ হ্যাঁ বলেন যে আপনি বলেন যে আমি অর্গানিক কাজ করি আমি হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক কাজ করি আমার কাজে কোনো বট <laughs> হবে না তো আমি বলছি যে ওই মনিটাইজেশনের জন্য এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা সময় দেখা প্রয়োজন তো আমি এটা দিব আপনাকে হুম হুম কিন্তু ডিমান্ড মানে দাম বেশি পড়বে সেটা বললেন না ওকে ওকে ও তো এটা তো বাইরে কষ্টের মাধ্যমে আসছে না আড়াইশো ডলারের হ্যাঁ।, হ্যাঁ হ্যাঁ আড়াইশো ডলারের মেবি বায়ার ছিল বলছিল প্রাইসিং এটা হে প্রথম বায়ারটা না যেটা কথা হয়েছিল আমি বলে দিলাম জি জি ওকে তাহলে ওর সাথে কথা বলতে থাকেন যদি বলে যে না আরও কিছু প্রশ্ন করেন তখন আমাকে জানাবেন আমি এটা নিয়ে কথা বলি ঠিক আছে যেহেতু আপনি এস এম এস করছেন এখন এস এম এস এর রিপ্লাই দেয় নাই তাহলে একটু অপেক্ষা করেন ওকে তো সেলিম মনির ভাই আপনারা বলেন এখানে কতগুলোতে প্রথম শুরু করুন প্রথমে কয় ডলার প্যাকেজ দিতে চান বলেন দশ ডলার না পাঁচ ডলার ওকে দশ ডলার আমরা কয়টা ব্যাকলিং দিব দশ ডলার কয়টা ব্যাকলিং দিব ওকে ষাটটা দিই ষাটটা আমি দিব ষাটটা হাই কোয়ালিটি ওকে হাই কোয়ালিটি সোশ্যাল মিডিয়া মিডিয়া প্রোফাইল প্রোফাইল এটা কপি করে ফেলি এখানে দেবো এটা দ্বিতীয় নম্বরে দেবো এটা তার মানে এবার এখন দিচ্ছে এটা হলে আমরা প্রাইসিংটা সিলেক্ট করব তার আগে আমরা যেটা করব এখানে নিচে একটা ডিসক্রিপশন লিখি তারপরে গুলো সব চেঞ্জ করবো ঠিক আছে তো সহজ নিয়ম তো আমরা লিখবো এখানে ষাটটা দিব ষাটটি সোশ্যাল প্রোফাইল ব্যাকলিং ওকে সোশ্যাল মিডিয়া media profile profile for for uh, for best backlink backlinks তারপরে দিতে পারি গুগল টপ র্যাঙ্কিং হান্ড্রেড পারসেন্ট গুগল টপ র্যাঙ্কিং হান্ড্রেড পারসেন্ট গুগল গুগল টপ র্যাঙ্কিং র্যাঙ্কিং সার্ভিস সার্ভিস তার মানে কি আমরা বললাম যে এটা একশো পারসেন্ট মানে ষাটটা সোশ্যাল মিডিয়া প্রোফাইল ব্যাকলিং করব একশো পার্সেন্ট গুগল টপ র্যাঙ্কিং সার্ভিস হবে মানে গুগল টপ র্যাঙ্কিংয়ের কাজে হবে এটা তো এটা আমি এটাও কপি করে ফেলি কপি করে এখানে দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম তো এবার আপনি যেহেতু নিচেরটা প্রাইসিংটা সিলেক্ট করি ষাটটা ব্যাকলিংয়ের জন্য আপনার কত কত দিন নিতে চান বলেন ডেলিভারি টাইম কত দিন তিন দিন করতে পারবেন ফার্স্ট টাইম আপনারা কথা বলেন না তাহলে তো হবে না তিন দিন হ্যাঁ। ওকে ষাটটা করতে তো এক ঘন্টা লাগবে তিন দিন ওকে তো এটা দিয়ে ফেললাম অপেস স্ট্র্যাটাজি দিবেন এটি এটি পরে সিগনেচার দিই ঠিক আছে আর প্রথম প্যাকেজটাকে আমরা কমপ্লিটলিভাবে করে ফেলি প্রাইস দিব কত দশ ডলার ওকে তো এবার এটাতে দিব কত ষাট ষাট একশো বিশ হয় আমরা এখানে দিব তিনশো তিনশো তিনশোটা ব্যাকলিংয়ের জন্য আমরা দিব হচ্ছে তিনশোটা ব্যাকলিং দিব সময় নিব হচ্ছে পনেরো দিন পনেরো দিন পনেরো দিন চোদ্দো দিন ওকে চোদ্দো দিন নিলাম আর হচ্ছে এটা দিব হচ্ছে সেটা একশো বিশ ওকে পঞ্চাশ ডলার অথবা ষাট ডলার দিয়ে দিই ষাট ডলার তাহলে কত হয় আমরা একটু ভাগ করি তো ষাটটির ষাট দিয়ে ক্যালকুলেটার লেগে বেশি লিখলাম না কম লিখলাম ক্যালকুলেটর ওকে তিনশো বাঘ হচ্ছে ষাট কয়বার যায় পাঁচবার ওকে দশ ডলার বেশি দিলাম ওকে তাহলে তিনশো দিলাম আর এখানে দিয়ে দিই ছয়শো ছয়শো এখানে দিয়ে দিলেন ছয়শো ছয়শোতে দিব আমরা ছয়শোতে আমরা দিব একশো ডলার একশো ডলারের প্যাকেজ দিয়ে দিলাম এটা মানে এটা যদি নেয় তাহলে তার বিশ ডলার মানে কি তিনি মানে কম পাইল মানে বিশ ডলার তার সেভ হইল তো এটা দেওয়ার পর এখানে দিব হচ্ছে আমরা এক মাস এক মাসে আমরা ছয়শো লিঙ্ক বিল্ডিং করে দিব মানে আপনি যদি প্রতিদিন দশটা করে লিঙ্ক বিল্ডিং করেন আশা করি যে ছয়শো হয়ে যাবে তাও তো হয় না টাকা করে লিঙ্ক বিল্ডিং করতে হবে তো এটা করবেন এক ঘন্টা করে কাম করলে হয়ে যাবে প্রতিদিন এক ঘন্টা করে কাম করে একটা লিঙ্ক বিল্ডিংয়ের সাইট পুরোটা জড়ো করবেন তো এখানে দিবেন এটা যেহেতু নব্বই দিন দিছি কেন ওরে মাই গার্ড তিরিশ দিন ওকে তো এটা অপেস স্ট্র্যাটাজি আমরা দিব দুইটাতেই দিব তারপরে দিব ব্যাকলিং অ্যানালাইসিস ওকে এটাও দিয়ে দিব এটাও দিয়ে দিব তারপরে কম্পিটিটর ব্যাকলিং অ্যানালাইসিস ওকে এটা দিব এটাও দিব ফ্রম মার্কেটিং দেওয়া দরকার নাই এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ডাইরেক্ট এখানে সেভেন কন্টিনিউ করে চলে যাব এখন বলেন প্রাইসিং অ্যান্ড ওভারভিউতে কোনো সমস্যা আছে আপনাদের হ্যালো কথা বলেন দুই একজনে ঠিক আছে চলবে ওকে ঠিক আছে তো আমরা এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে আপনি বাইরকে বলতে পারেন যে তোমার ওয়েবসাইটটি কি গুগলের প্রথম পৃষ্ঠায় র্যাঙ্ক করতেছে না যদি র্যাঙ্ক না করে থাকে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে র্যাঙ্ক করাতে সাহায্য করতে পারি আমার প্রোফাইল ব্যাকলিংগুলো অনেক হাই কোয়ালিটি হয়ে থাকে যে আপনার গুগলে ফার্স্ট পৃষ্ঠায় আনতে সহায়তা করবে এরকম করে অনেক ধরনের ডিসক্রিপশন লেখা যায় আপনাকে ব্যবে ব্যবে লিখতে হবে তো আমি আপাতত একটাতে শুরু করি সেটা হচ্ছে কি লেখা যায় লিখি তাহলে আর ইউ লুকিং ফর ওই যে বাঙালির কমন ডায়লগ হ্যাঁ আপনাদের আপনাদের মতো করে লিখবেন আমি আপাতত আপনারা একটা লিখতেছি এটার উপর বেশ করে লাগাই দিতে পারেন কোনো সমস্যায় নাই আর ইউ লুকিং ফর ফর এ ফর এ ফর এ SEO professional SEO professional প্রফেশনাল আপনি কি এসি প্রফেশনাল খুঁজছেন ইউ লুকিং ফর এসি প্রফেশনাল ইফ ইউ ইয়েস ইফ ইউ ইয়েস ইফ ইউ ইফ ইউ ইয়েস you are in the right place প্লেস ওকে এটা ফুল স্টপ দিয়ে দিতে পারি তার মানে আমি কি লিখলাম আপনি কেমন কাউকে মানে আপনি কেমন আপনি কি এসিও প্রফেশনাল খুঁজছেন যদি হ্যাঁ হয় আপনি সঠিক জায়গায় আছেন এবার আমি লিখতে পারি আই অ্যাম তো এখানে আই অ্যাম না লিখে লিখি আই উইল আই উইল ক্রিয়েট build বিল্ড আই i বিল্ড I will build uh, high quality high quality high quality social profile backend high quality social social profile profile back link backlinks with with um, mm, do follow do follow follow লিঙ্ক বিল্ডিং অথবা ডু ফলো ব্যাক লিঙ্ক ডু ফলো ব্যাক লিঙ্কস ফর ফর ইয়োর ফর ইয়োর ওয়েবসাইট ওয়েবসাইট ওকে এটা সম্পূর্ণ বাংলা করে ফেলি এটা লিখতে তো আমাদের সময়ের কোনো বিকল্প নাই আপনি কি এমন একজন প্রফেশনাল আপনি কি একজন এসিও প্রফেশনাল e খুঁজছেন আপনি যদি হ্যাঁ হন আপনি সঠিক জায়গায় আছেন আমি আপনার ওয়েবসাইটের জন্য ডু ফলো ব্যাকলিং সহ হাই কোয়ালিটির সামাজিক প্রোফাইল ব্যাকলিং তৈরি করব ওকে চলবে তো এটা লেখার পর আর ইউ লুকিং ফর এ ওকে যেহেতু আমরা প্রোফাইল ব্যাকলিং নিয়ে কাজ করতেছি সোশ্যাল প্রোফাইল ব্যাকলিং সোশ্যাল সোশ্যাল প্রোফাইল ব্যাকলিং সোশ্যাল প্রোফাইল ব্যাকলিং definitely play boost boost your web website your website google google ranking ranking সোশ্যাল প্রোফাইল ব্যাকলিং অবশ্যই আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করতে সহায়তা করে আর কি লেখা যায় এবার একটু আশ্বস্ত করি দিস টিটা বড় করে দিই দিস লিঙ্কস দিস লিঙ্কস উইল বি permanent permanent permanent and give um, your DA DA PA আর হলো পিয়ার পিওর ম্যাট্রিক্স হবে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ম্যাট্রিক্স উইথ traffic traffic traffic traffic traffic traffics traffic and no follow backlink আপনি কেমন আপনি কি একজন এসিও প্রফেশনাল খুঁজছেন আপনি যদি হ্যাঁ হন আপনি সঠিক জায়গায় আছেন আমি আপনার ওয়েবসাইটের জন্য ডু ফলো ডু ফলো ব্যাকলিং সহ হাই কোয়ালিটি সামাজিক প্রোফাইল ব্যাকলিং তৈরি করব সোশ্যাল প্রোফাইল ব্যাকলিং অবশ্যই আপনার ওয়েবসাইট গুগল র্যাঙ্কিং বাড়ায় এই লিঙ্কগুলোই স্থায়ী হবে এবং আপনার ডিএপিএ ম্যাট্রিক অথরিটিক ট্রাফিক এবং নো ফলো ব্যাকলিং দিবে ওকে চলবে আপনারা যখন ডেসক্রিপশন লিখবেন অবশ্যই দশটা ডেসক্রিপশন থেকে একটা ডেসক্রিপশন তৈরি করবেন আমি জাস্ট দেখানোর জন্য লিখতেছি এটা এখানে হাই কোয়ালিটি অনেকগুলো ওয়ার্ড ইউজ করতেছি যেমন আর ডিএপ ডিএপি এটা জানেন <laughs> এটা আবার জানেন না ম্যাট্রিক্স অথরিটি ট্রাফিক ট্রাফিক হচ্ছে মনে করেন জনসংখ্যা পিপল কোনো সাইটে যদি আমি যদি ক্লিক করে কোনো ওয়েবসাইটে চলে যাই আমি হয়ে যাব ট্রাফিক ঠিক আছে নো ফলো যদি কোনো সাইটে আমাদের ব্যাকলিংগুলো করার পরে ওইটা ডু ফলো ব্যাকলিং যদি না দেয় সেটা হবে নো ফলো ব্যাকলিং তো এটা লিখলাম এবার আমি আর কিছু লিখি যে আমি এই কাজগুলো কোথা থেকে শিখছি তাহলে এখানে লিখতে পারি লিখবেন আপনারা এই লাইনটা আপনারা কপি করতে পারেন কোনো সমস্যা নাই উপরের আমি যেটুক কপি করা যায় সেটুকু আমি বলে দিব সমস্যা নাই আর বাকিগুলো আপনাদের মতো করে একটু করে লিখতে হবে ওই যে ওষুধ বিক্রি করে না যেমন আপনার কি এখানে ব্যথা ওইখানে ব্যথা ঠিক আছে যদি আমাদের ওষুধটা নেন তাহলে আপনার ব্যথা মতো কমে যাবে আমরাও এখানে লিখবো বলবো কি এই গুগল টপ র্যাঙ্কিংটা কেন করবে গুগল টপ র্যাঙ্কিংটা করবে হচ্ছে বা লিঙ্ক বিল্ডিং কেন করবে তার ওয়েবসাইট গুগলের প্রথম পৃষ্ঠায় র্যাঙ্ক করতেছে না তাহলে আপনি বলবেন আপনার ওয়েবসাইট কি গুগলের প্রথম পৃষ্ঠায় র্যাঙ্ক করতেছে না যদি র্যাঙ্ক না করে থাকে আপনার জন্য এই সার্ভিসটি হবে কারণ আমি হান্ড্রেড পারসেন্ট র্যাঙ্ক মানে আমার কাজগুলো হান্ড্রেড পারসেন্ট রিয়েল হবে যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট গুগলের প্রথম পৃষ্ঠায় র্যাঙ্ক করবে মানে যাবতীয় যা আছে মনে করেন পাম্পুম এখানে দিতে হবে দিয়ে লিখতে হবে আই হ্যাভ কমপ্লিট তার এই লিঙ্ক বিলিংয়ের কাজটাই হচ্ছে তার ওয়েবসাইটটাকে গুগলের প্রথম পৃষ্ঠায় নিয়ে আসা এটা হচ্ছে মূল উদ্দেশ্য তো এটা যদি না করে তার ওয়েবসাইট কখনোই গুগলের প্রথম পৃষ্ঠায় আসবে না তো এটা আমাদের অবশ্যই লিখতে হবে আই হ্যাভ কমপ্লিট এ লং লং কি লেখা যায় ট্রেনিং লেখি ট্রেনিং আই জি লং ট্রেনিং ফ্রম I have learned a lot here and out out works I can do this do this very well very well I have I have data C here, so I have the little I have done done a lot lot of lot of top ranking ranking work মানে পূর্বে কাজগুলো করেছি টপ রেগে বি ফর বি ফর বি ফর বি ফর বি ফর এফ ও আর এ ফর বি ফর তারপর কি দেন দেন তাহলে ইউ ক্যান ইউ ক্যান কন্ট্যাক্ট contact contact contact me and see my works আমার ডিসক্রিপশন লেখা শেষ দেখি কি লাগলাম জবা খিচুড়ি আপনি কি একজন এসিএ প্রফেশনাল খুঁজছেন আপনি যদি হ্যাঁ হন আপনি সঠিক জায়গায় আছেন এই যে সঠিক জায়গায় আছেন এটুকু আপনারা কপি করে মারতে পারেন কোনো সমস্যা নাই তারপরে এখানে আমি আপনার ওয়েবসাইটের জন্য ডু ফলো ব্যাকলিং সহ সামাজিক প্রোফাইল ব্যাকলিং তৈরি করব মানে সামাজিক প্রোফাইল ব্যাকলিং তৈরি করব সোশ্যাল প্রোফাইল ব্যাকলিং অবশ্যই আপনার ওয়েবসাইট এবং গুগল র্যাঙ্কিং বাড়ায় এই লিঙ্কগুলি স্থায়ী হবে আপনার ডিএপিএ ম্যাট্রিক অথরিটিক্স এবং ট্রাফিক এবং নো ফলো ব্যাকলিং দেবে তো আমি নতুন জীবন জীবন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এটা হচ্ছে আমাদের মানে এরকম আস্তে আছে ঠিক আছে নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট তো এটা আমাদের ইনস্টিটিউটের বাংলাটা এরকম আসতেছে মানে তো আমি এসির কাজের উপর এটা আবার ইনভাইটেড কমা দিলে তো আবার শব্দ চেঞ্জ হয়ে যায় ওকে আমি নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট থেকে এসিও কাজের একটি দীর্ঘ প্রশিক্ষণ সম্পন্ন করেছি আমি এখানে অনেক কিছু শিখেছি এবং এই কাজের মাধ্যমে এগুলো খুব ভালোভাবে করতে পারি আমি এর আগে অনেক শীর্ষস্থানীয় কাজ করেছি মানে গুগল টপরিংয়ের কাজ করেছি তারপর আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার কাজগুলো দেখতে পারেন তো মোটামুটি ঠিক আছে এখানে ইংলিশটা বললে ভালো করে বুঝতে পারবেন যে আমি নিউ লাইফ প্ল্যানিং ইনস্টিটিউট থেকে দীর্ঘদিন যাবৎ একটা প্রশিক্ষণ এসিওর কাজের উপর একটা প্রশিক্ষণ করেছি আমি এই কাজগুলো খুব মানে এখানে হচ্ছে আমি এখানে অনেক কিছু শিখেছি মানে আমি এখানে অনেক কিছু শিখেছি আমি কাজগুলো খুব ভালোভাবে করতে পারবো আমি গুগল টপ র্যাঙ্কিংয়ের কাজ পূর্বে মানে টপ র্যাঙ্কিংয়ের কাজগুলো আমি পূর্বে করেছি দেন তুমি যদি আমার সাথে কন্ট্যাক্ট করো আমার সাথে যদি কন্ট্যাক্ট করো আমার পূর্বের ওয়ার্কগুলো দেখতে পারো মানে প্রুফ হিসেবে এটা দেখাইতে পারি তো আমরা মোটামুটি বাইরকে বুঝিয়ে দিলাম যে আমরা কি কি করব তো এখন যখন আপনারা এটা লেখার পর এখানে অবশ্যই আপনি যে সার্ভিসটা দিবেন ধরেন আমরা এটা দিচ্ছি হচ্ছে কি মানে সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঠিক আছে প্রোফাইল তৈরি করব। তো মানে প্রোফাইল ব্যাকলিং করবো আর কি প্রোফাইল তৈরি করা মানে প্রোফাইল ব্যাকলিং তৈরি করা তাহলে এখানে লিখতে পারেন যেটা লিখবেন সেটাই র্যাঙ্ক করবে তাহলে লেখেন যে এখানে লিখবেন বড় করে ওয়েলকাম ওয়েলকাম টু মাই সোশ্যাল সোশ্যাল মিডিয়া মিডিয়া প্রোফাইল প্রোফাইল প্রোফাইল ব্যাকলিঙ্ক প্রোফাইল ব্যাক ওয়েলকাম টু মাই সোশ্যাল মিডিয়া প্রোফাইল ব্যাকলিংস সার্ভিস প্রোফাইল ব্যাকলিং ব্যাকলিংস সার্ভিস অথবা গিক যেটাই লেখেন কোনো সমস্যা নাই তো এই যে এটা লেখলাম এই যে এখানে এখানে যদি আপনি চান অন্য যে কোনো বিষয়গুলো লিখতে পারেন এখন একটা সিস্টেম আমি বলে দিই কেউ যদি সোশ্যাল মিডিয়া না লিখতে চান কোনো কিছু যায় আসে না আপনি শুধু এখানে তাহলে লিখবেন এই যে আমরা যে কিওয়ার্ডগুলো এখানে ইউজ করছি ধরেন আমি এখানে সোশ্যাল প্রোফাইল ব্যাকলিং ইউজ করতেছি আপনি ডু ফলো ইউজ করেন যেমন ডু ফলো ব্যাকলিং তাহলে আপনি যতগুলো জায়গা আছে তাহলে আপনি সব জায়গায় এই সোশ্যাল মিডিয়ার জায়গায় আপনি ডু ফলো প্রোফাইল ব্যাকলিং ইউজ করবেন ঠিক আছে আবার যদি দেখেন কন্ট্রাক্টাল ব্যাকলিং আছে এটা ইউজ করতে পারেন তারপরে ম্যানুয়াল ব্যাকলিং ইউজ করতে পারেন আপনার ইচ্ছা মতো এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ডের উপর বেস করে আপনি কাজগুলো করে ফেলতে পারেন সেটার উপর বেস করে ডেসক্রিপশনটা বানাইতে পারেন সহজ একটা মানে সিস্টেম বলে দিলাম যার মাধ্যমে আপনাকে খালি সোশ্যাল মিডিয়া এই একটা জায়গা আছে এখানে ডু ফলো ব্যাক লিঙ্ক দিলেন এখানে ডু ফলো ব্যাক লিঙ্ক দিলেন বুঝছেন এগুলো চেঞ্জ করলে আপনার মোটামুটি ডেসক্রিপশনটা সম্পূর্ণ হয়ে যাবে আপনাকে আর কষ্ট করে লিখতে হবে না আর চাইলে আপনি অনেকগুলো রিসার্চ করে একটা লিখতে পারেন তো এটা আমি আপাতত দিয়ে দিলাম যাতে আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে কীরকম হতে পারে ডেসক্রিপশনটা এটা আমি ডিজাইনটা খালে মানে টাকসারটা দেখাইতেছি এখানে ভিতরে মনে করো সব কিছু আমি ভুলবার লিখছি কারণ আপনাদের যেহেতু গিক সম্পর্কে আইডিয়া আছে ধরেন আমি এখানে সবগুলো ভুলবার লিখছি তো এটা কোনো বিষয় না আপনাকে জাস্ট টাকসারগুলো মিলাইতে হবে যে প্রথমে কি থাকবে প্রথমে ওয়েলকাম টু মানে আপনি যে সার্ভিসটা দেবেন সেটা পরিষ্কার করে বললেন দ্বিতীয় নাম্বার কি কাজের বর্ণনা তার কি দরকার সেটা তৃতীয় নাম্বার আপনার অভিজ্ঞতাটা আপনার কে কাজের প্রতি অভিজ্ঞতা আছে কিনা তার মানে এখানে তিনটা পয়েন্ট হইলো উপরে আর দুইটা পয়েন্ট লিখতে হবে নিচে বুঝাইতে পারছি আপনাদের বায়ার আপনাকে এতগুলো পইরা পইরা পইরা পইরা দেখার সময় নাই তাদের যদি এতগুলো পড়া যদি সময় থাকতো তাহলে আপনাদেরকে কাজ দিত না তার নিজেরাই কাজ করে নিত তো বায়ার গোলার মূলত আইসা দেখে দু একটা লাইন পড়তে পারে স্ট্রাকচার গোলায় দেখে যে না ঠিক আছে কিনা যে ছেলেটা কি মানে প্রফেশনাল কিনা একজন প্রফেশনাল মানে যা প্রফেশনালের গিক দেখলে বুঝতে পারবে যে এটা সার্ভিসটা কি মানে একজন ভালো দোকানদারের বৈশিষ্ট্য হচ্ছে তার দোকানের ডেকোরেশন আমাদের এটা হচ্ছে ডেকোরেশন ভালো করে করতে হবে তাহলে কি আমাদের ক্লায়েন্টগুলো আসবে তো এখানে লিখি মাই সার্ভিস এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমি কি দিচ্ছি মাই সার্ভিস ডেসক্রিপশন ডেসক্রিপশন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এটা এটা এটার জন্য মূলত কাজ বেশি পাওয়া যায় ঠিক আছে ওইটা কোনো কিছু যায় আসে না ওইখানে ভুলভাল মানুষ এখানে কিওয়ার্ডগুলো সেট করবেন কিওয়ার্ডগুলো যেটা যেটা সেট করে দেবেন সেখানে সেখানে বোল্ড করে দিবেন এরকম করে বোল্ড করে দিবেন যে আপনি বুঝাইতে চাইতেছেন আপনি সার্ভিসটা কি দিতেছেন ঠিক আছে ওগুলো বোল্ড করে দিবেন দুই একটা করে লাইন সবগুলো আবার দিয়ে না তাহলে কিন্তু ঝামেলা মানে খারাপ দেখা যাবে তো আমি দিলাম কি মাই সার্ভিস ডেসক্রিপশন এখানে দিয়ে আমি একটা অ্যালাইন মানে একটা ই নিচ্ছি মানে বুলেটিং নিচ্ছি বুলেটিং করার জন্য যে স্টেপ বাই স্টেপ যেন হয় এবার আমাদের কিছু গিক দেখতে হবে যে তারা কি কি পয়েন্ট দিছে এখানে দেখি দেখি দেখি গিকটা সুন্দর হয়েছে হোয়াইট হ্যাট মেথড ক্রিয়েট ম্যানুয়ালি ওকে আমরা তাহলে এটা ইউজ করি এখানে লিখি হোয়াইট হ্যাট হ্যাট প্রথমে দিই হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং দুই নাম্বার দিব হচ্ছে একশো পার্সেন্ট নেই একশো পার্সেন্ট ডু ফলো ডু ফলো ফলো ব্যাকলিং তিন নাম্বার দিব হচ্ছে ইনক্রেস আপনারা এগুলো উল্টাপাল্টা করে দিবেন ঠিক আছে ইনক্রেস ক্রেস ইনক্রেস অর্গানিক অর্গানিক অর্গানিক ট্রাফিক ট্রাফিক ওকে চার নম্বর ইউজ করি হাই দিয়ে হাই হাই ডিএ থাকবে পিএ থাকবে পিআর আর প্রোফাইল ব্যাকলিং এবার প্রোফাইল ব্যাকলিং ইউজ করি প্রোফাইল ব্যাকলিং তারপরে দিতে পারি হচ্ছে মাইশিটটা দেখি এটা নিচে দিব সমস্যা নাই হাই কোয়ালিটি ব্যাকলিং ওকে এটা দিছি অ্যাক্সিপ ল্যাঙ্গুয়েজ ন্যাচারাল ওকে পান্ডা পিঙ্গুইং ওকে পান্ডা পিঙ্গুইং এখানে লিখতে পারি হচ্ছে গুগল গুগল পান্ডা এটা হচ্ছে গুগলের একটা রুলস যেমন ফেসবুকের রুলস থাকে সেটা গুগলের একটা রুলস গুগলের একটা রুলসের নাম হচ্ছে গুগল পান্ডা অ্যান্ড পিঙ্গুইং এটা আমরা দেখাইতেছি সমস্যা নাই পান্ডা পিঙ্গুইং পিঙ্গুইন বানামটা জানি কেমন পিঙ্গু জি ওয়াই এন মনে হয় পিঙ্গুইন সেফ এটা দেখাই গুগল পান্ডা পিঙ্গুইন কীরকম এই রবটে মূলত গুগলে সব কিছু সার্চ করে মানে দেখে ইমেজগুলো দেখে আপনাদেরকে এই যে গুগল পান্ডা পিঙ্গুইন এই যে বদমাইশ হচ্ছে এটা এলারে বলে স্পাম করলেই সমস্যা স্পাম করলে ওরা আপনাদেরকে গুগল থেকে সরাই দিবে দেন না গুলি করে কতজন এগুলো কিন্তু মানুষ আছে গুগলে কিন্তু সারে নাই এগুলা মানুষেই মনে করেন মডেলিং করাইছে পিঙ্গুইন দিয়ে কিন্তু এটা রিয়েল না রিয়েল আছে এখানে কোনটাতে রিয়েল ধরতে দিতে পারবো না গুগল এটা এই সাইড থেকে আইসে দেখি তো পিঙ্গো ইনার দিয়ে পান্ডা দিই হ্যাঁ এটাই ইউজ করছে এইগুলো বোঝানোর ক্ষেত্রে এগুলো ইউজ করছে ঠিক আছে লোগোটা আসল লোগোটা আমার মনেই আসতেছে না ঠিক আছে? এটারে বুঝাইছে। তো আপনাকে ক্রিক মানে কিক করে সরায় দিবে যদি কোনো স্পামিং করে। দেখেন উপর দিকে লাথি মারছে মানে কমফু ক্যারাটেই দিতেছে। গুলি করতেছে। <laughs> মানে খুব একটা ভয়ঙ্কর অবস্থা। তো যদি আপনি গুগলের ভিতরে স্পামিং করেন তাহলে আপনাকে সরায় দিবে গুগল থেকে মোর অর্গানিক কন্টেন্ট হাই কোয়ালিটি সার্চ রেজাল্ট স্পাম লাথি মেরে স্পাম দিয়ে দিছে তো যাই হোক এটা সেভ করবে এই রুলসটা তারপরে কি আছে ম্যানুয়ালি ওয়ার্ক ওকে আরও কিছু দেখি আমরা কি দুইটা অর্ডার ভালোই লাগে না কি ইউজ করে বুঝি না কিছু পারমানেন্ট একশো পার্সেন্ট পারমানেন্ট লিঙ্কস ওকে এখান থেকে এটা নেওয়া যায় নেওয়া যায় হচ্ছে পার একশো পার্সেন্ট ও ইউজ করছে আমি একশো পার্সেন্ট ইউজ করলাম না পারমানেন্ট পারমানেন্ট পারমানেন্ট আরে ভাই সমস্যা কি পারমানেন্ট পারমানেন্ট প্রোফাইল ব্যাকলিং প্রোফাইল ব্যাকলিং আপনারা শুধু আমি চাইছি যে আপনারা প্রোফাইল ব্যাকলিং করেন যেরকম আছে সবগুলো প্রোফাইল দিবেন সবগুলো এখানে সবগুলো প্রোফাইল লাইন বিল্ডিং করবেন এই যে আমি যে টাইটেলটা দিছি এখানে সোশ্যাল মিডিয়ার জায়গায় ওই ওইটি রিসার্চ করে আপনাদের আপনার মতো করে লিখবেন আর চাইলে এরকম করে দিতে পারেন কোনো সমস্যা নাই তো এটা কাজ করতে গেলে ইমপ্রুভ কিওয়ার্ড ইমপ্রুভমেন্ট হয় ওকে ইমপ্রুভ প্রো ইমপ্রুভ কিওয়ার্ড কিওয়ার্ড র্যাঙ্কিং তারপর কি আছে ন্যাচারাল ওকে রিপোর্ট এক্সেল শিটটা লাগবে পরবর্তীতে হোয়াইট মেথড উইচার পাসওয়ার্ড uh, okay mm, not any any use automatic auto Met. software software এটার কাজটা হচ্ছে কি এই আপনি যদি কষ্ট না করতে চান বাইরকে আপনি এই সফটওয়্যার আছে কিছু সফটওয়্যারগুলো দিয়ে কাজ করে দেওয়া যাবে সেক্ষেত্রে বাইরের ক্ষতি হবে কিন্তু বলে এগুলো করা যাবে না যেমন আপনি যদি এখানে লেখেন আমি একটু দেখাই আপনাদেরকে প্লে প্লে স্টোর প্লে স্টোর যদি যান দেখবেন যে অনেকগুলো সফটওয়্যার পাবেন এরকম যেমন এখানে সার্চ করেন ব্যাকলিং ব্যাকলিং ব্যাকলিং লিখলে পেয়ে যাবেন দেখেন অনেক সফটওয়্যার আছে দেখছেন ব্যাকলিং এগুলো হলো হচ্ছে অটোমেটিকলি সফটওয়্যার টুলস বলি আমরা যেটা চেক করে কতগুলা এখানে এখানে দেখেন আঠারোটা ব্যাকলিং একটা ক্লিক করবেন আঠারোটা ব্যাকলিং হয়ে যাবে অটোমেটিকলি এগুলো হলো ব্যাকলিং সাইট ব্যাকলিং করার অনেকগুলো ই পাবেন আপনারা এখানে প্লে স্টোরে অনেকগুলো পাবেন এই একটা আছে অল অন দ্য টুলস এগুলা সফটওয়্যারের কাজ হচ্ছে আপনার ওরা কাজগুলো করে ফেলে অটোমেটিকলি এগুলো বুলেও করা যাবে না বাইরে ক্ষতি হবে তো এটা করে ফেললাম আরেকটা দিই কটা মানে হয়েছে দেখি একটু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা the all all work all work manually manually হাতে করব কাজটা ওকে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের এই ডেসক্রিপশনের কাজ আর বেশি লিখলাম না এটা মার্ক করে দিই দেখতে যেন ভালো লাগে এখানে দেখতে পারি হোয়াই সুজ মি হোয়াই হোয়াই u চুজ মি তুমি কেন আমাকে পছন্দ করবে আর তো মানুষ আছে এটা দিয়ে এবার আমি এটা বোল্ড করে দিলাম বোল্ড করে দিয়ে এখান থেকে বুলেটিং নেই অথবা মার্কার নেই বুলেটিংই নেই তো এখানে দেই একটু আশ্বস্ত করি একশো পারসেন্ট ম্যানুয়াল ওয়ার্ক একশো পার্সেন্ট ম্যানুয়াল ওয়ার্ক হবে কোনো ফেক কাজ করব না আমরা দুই নাম্বারে দিয়ে হচ্ছে চব্বিশ থেকে সাত আওয়ার্স সাত আওয়ার্স ফ্রি সাপোর্ট তিন হচ্ছে আনলিমিটেড যদিও লাগে না আনলিমিটেড আনলিমিটেড রিভিশন রিভিশন কাজটা ভালো না লাগলে আবার করে দিব সমস্যা নাই রিভিশন একশো পার্সেন্ট আল্লাহ আকবার সার্টিফিকেশন সার্টিফিকেশন স্যাটিসফ্যাকশন স্যাটিসফিকেশন স্যাটিসফিকেশন গ্যারান্টি दे দিই গ্যারান্টি গ্রান্টেড গ্রান্টেড তারপরে দিতে পারি পার্মানেন্ট ব্যাকলিং permanent permanent permanent p a r bar m a n n e n t permanent তাও তো ভুল দেখায় পার্মানেন্ট প্রোফাইল ব্যাকলিং profile backlink backlink google র্যাঙ্ক একশোটা কেটে দিই দুইবার একবার একশো ইউজ করছি এই মারছে এখানে আবার বাকিগুলো গেল কই ওয়াই why why choose me manually arc এটা the দেই manually arc এখানে দেই 100% 100% 100% rank google fast best প্রথম যেন কোনটা কোন নামটা যেন এটা ফার্স্ট এফ আই আর এস না মানে প্রথম এক নাম্বার এটা নাকি এফ এ এস টি মেবি এটাই ফার্স্ট একশো পার্সেন্ট র্যাঙ্ক গুগল ফার্স্ট পেজ ওকে বা নিচে একটা লিখে দিলে আমার সাথে আমি আমাকে কাজ দিলে আমি হান্ড্রেড পার্সেন্ট কাজটা করে দেবো কাজ করার আগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন এরকম কোনো কিছু দিয়ে দিয়ে দেবেন আমি কোনো কিছু দিলাম না আপাতত এটি আমার চলবে আমি এবার সেভ অ্যান্ড কন্টিনিউ করে চলে যাই হুম হুম বুঝি নাই হ্যালো ও ইনবক্স ইনবক্সে মানে ইনবক্সে এটা দিয়ে দিব ওকে হ্যাঁ, আমি আপনাদেরকে জুমের চ্যাট বক্সে দিয়ে দিলাম এটা একটু নিজেদের মতো করে কাস্টমাইজেশন করে লিখতে পারেন অথবা আরেকটু রিসার্চ আরেকটু ভালো করে রিসার্চ করলে আশা করি আর আপনি আমার আমার থেকে ভালো করে লিখতে পারবেন যেহেতু আমি এত ভালো ইংলিশ পারি না আর কি যা পারি মোটামুটি চলে আর কি কাজে তো এটা দিয়ে সেভেন কন্টিনিউ করে চলে যাবেন এবার আসবো আমরা মানে চার নাম্বার পজিশনে মানে রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনার কাছে বায়ার বায়ারের কাছ থেকে কী কী নিলে আপনি কাজটা শুরু করতে পারবেন এটা হলো রিকোয়ারমেন্ট মানে অর্ডার দেওয়ার পর বাইরের কাছে এটা অটোমেটিকলি চলে যাবে তো এটা আমরা ক্লিক করি এটা আমরা অ্যাটাচমেন্ট ফাইল করে দেবো অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট করে দিয়ে এখানে লিখব যে প্রথমে লাগবে হচ্ছে আমার ওয়েবসাইট লিঙ্ক ওয়েবসাইট লিঙ্ক এটা হলে মোটামুটি চলবে দুই নাম্বার হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ডস তিন নাম্বার হচ্ছে শর্ট এটা হলেও চলবে না হলেও চলবে সমস্যা নাই ডেসক্রিপ ডেসক্রিপশন শর্ট ডেসক্রিপশন আর চাইলে ইমেজও নিতে পারেন একটা ইমেজ নিলেন ফটো ফটো এগুলো কাজে লাগে আর কি কখনো কখনো ফটো দিলে মানুষ অ্যাক্টিভ হয়ে চলে যায় ফটো তো এই কটা হলে আপনি কাজ শুরু করতে পারবেন তার জন্য আপনাকে যেহেতু আমরা ওয়ান পেজ অফ পেজ করবো না আমরা শুধু মানে লিঙ্ক বিল্ডিং করবো আমাদের এই কয়টা হলেই চলবে তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাড করে ফেলবেন এখানে অ্যাড করে সেভেন কন্টিনিউ করে চলে যাবেন এবার আসি এলো আমরা গ্যালারিতে ঠিক আছে বারোটা এখানেই বাঁচবে তো যাই হোক আমি একটা ব্যানার আপাতত তৈরি করে ফেলি এটাও খারাপ না তো এটা আরও ভাল লাগতেছে অ্যাট্রাকটিভ করে ফেলছে ওকে টপ এতটি হাই কোয়ালিটি প্রোফাইল ব্যাকলিং এই মাসে এটা সিলিং বিলিং জায়গা আমাদের সাথে মিল নাই এখানে ডু নাই যাই হোক আমি তো ভয় পেয়ে গেছি গা তারপর হাতে মিলে গেল নাকি ওকে আমি একটা ব্যাকলিং তৈরি করি আমার এখানে এগুলা থাকার দরকার মেবি নাই তো প্রোফাইল ব্যাকলিং লিখে সার্চ করি ওকে আইডিয়া নেওয়ার জন্য আমি ক্যানভাতে চলে যাই ক্যানভাতে এখানে আমি ক্যানভাতে লগ ইন করে ফেললাম সবাই তো ক্যানভা সম্পর্কে জানেন অবশ্য কোনো সমস্যা নাই আশা করি তো এখানে আসার পর একটা সাইজ নেবেন আপনারা ক্রিয়েট অ্যান্ড ডিজাইন এখানে এসে কাস্টমাইজেশন এখানে ক্লিক করেন বারোশো আশি বাই সাতশো উনসত্তর এটা দিয়ে ইন্টারে চাপ দিবেন যেহেতু আমাদের লিঙ্ক বিল্ডিংয়ের ডিজাইনটা করতে হবে আমাদের লিঙ্ক বিল্ডিংয়ের কয়েকটা গিক দেখতে হবে কালারটা আমার কাছে খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে এই ডিজাইনটা দেখেন কিচ্ছু লাগে না সামথিং একটা ডিজাইন ওকে আমি এটা ডাউনলোড করে ফেলি দেখি এরকম ডিজাইন না করতে পারলে সমস্যা নাই কিছু তো হবে আদামাদি এরকম হইলেও চলবে এই দেখছেন এটা হচ্ছে তালা না মানে সেরকোল আমরা যেটা বলে থাকি সেরকোল আমাদের গ্রামের ভাষা যেটা বলি সেরকোল এটা হচ্ছে লিঙ্ক মানে একটার সাথে আর একটা করা বুঝাইছে আর কি এই যে একটা দেখছেন সিম্পল ব্যানার পাঁচ ডলার তো আমরা যেটা করব এখান থেকে ওই ব্যানারটা যেটা আমরা ডাউনলোড করছি সেটা এখান থেকে আপলোড করি আপলোড করে ফেলি তো এটা কমপ্লিটভাবে আপলোড করি দেখি এই লুকটা আমরা আনতে পারি কিনা তা আমাদের যেহেতু টেমপ্লেট আছেই খালি আমাদের ব্যাকগ্রাউন্ডটা দরকার ওকে তিনটা এটাই হবে তো আমি এটা টান দিলাম এটা পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড লিখলে সার্চ করলে পেয়ে যাবেন যারা কাজ আমাদের স্টুডেন্টরা তো অবশ্য জানেই এগুলো নিয়ে কোনো যদি ক্যানভার ক্লাসটা করছেন আপনারা এগুলো তো কিছু বলার কিছু নাই তো এখানে আসি আমি এটা করে ফেলি এবার আমি লুকগুলো নেই কালারটা দেখি এখানে দৌড়ে কিনা ওকে প্রথম কালার হচ্ছে এটা ওকে এটা না এটা লাল দিয়ে দিলাম দ্বিতীয় কালার হচ্ছে এটা তৃতীয় কালার হচ্ছে এটা ওকে এটা আরেকটু গাঢ় হবে লাল লালটা আরেকটু গাঢ় করে দেই ওকে শেপটা আরেকটু হবে এখানে এরকম তো হবে না তারপরে মোটামুটি কাজে লাগবে আর কি দেখি আরেকটা শেপ নিতে পারি কিনা Mm-hmm, mm-hmm, mm-hmm. দেখি এই কালারটা ওইটার সাথে যায় কিনা আমি আরেকটা কালার নিলাম প্রথম কালার হচ্ছে লালটা বেশি লালটা বেশি সেকেন্ড কালার হচ্ছে এটা লালটা এবার আরেকটু বেশি করি এটার সাথে কিছুটা যায় ওকে মোটামুটি চলবে এতটা আসবে না একটা ফুটি ফুটি কালার দিছে আমরা তো আর ওইটার ডিজাইন করতে পারি না এটা গ্রাফিক ডিজাইনটা করছে গ্রাফিক্সের ফটোশপ অথবা ভালো কোনো টুলস দিয়ে করছে যেহেতু গ্রাফিক ডিজাইনের কাজ মেবি তারা করছে এটা দিয়ে তো একটা ফুটি ফুটি পাওয়া না ফুটি ফুটিটা দিয়ে দেওয়া যায় কিনা ওকে 啊，是啊，是啊，是啊。 দেখি এটা লাল সাদা করলে কিরকম হয় সাদা একটু ছোট করে ফেলি বড়তে ভাল লাগতেছে না ওকে এটার ওভার মানে অপাসিটিটা কমায় দেই চলবে মোটামুটি এটার মতো ডিজাইন একটা আসতেছে লুকটা যদি হবে না যাক একটা লুক তো আসছে এখানে তো হাই ডিজাইন করলে তো আবার আপনারা করতে পারবেন না সমস্যাও তো আরেক জায়গায় আপাতত করে যাই এই ডিজাইন করলে আমরা কিছুটা হলেও আবার আগে যেতে পারবো সম্পূর্ণ ওকে ঠিক আছে তাহলে আমি একটা কালার করে যাই দেখি সাদাতে ভালো লাগে কিনা তারা নিচে কোন কালারটা মানে এইভাবে কালার মিলাইতে হবে ঠিক আছে এভাবে কালার কোথা থেকে নিতে হয় দেখেন একটু আইডিয়া পেয়ে যাবেন এখানে দেখছেন যে কালারটা নিচে এখানে এদিকে এক কালার এইদিকে আরেক কালার বেশি কালার এদিকে কম কালার তো এবার যদি এই কালারটা নিতে যায় এরকম একটা শেপ লাগবে এরকম শেপ আছে কিনা এটা যাবে না শেপগুলো মিলাইতে হবে আবার এটা তো হয় দেখি তো এটা দেখি কালারটা চেঞ্জ করা যায় কিনা ভাল লাগতেছে না তো আমার কাছে মনে হচ্ছে যে ওই পিত মানে এটা কি কালার বলে পিত কালার নাকি ওইটাই বেটার লাগতেছে ওই কালারটাই নেই সামথিং একটা ডিজাইন করি মোটামুটি যেন কাজে লাগে মানে কোনো রকম ডিজাইন যেটা হয় না দিলে চলে না খুব একটা ভালো ডিজাইন করার লাগে না কাজগুলো বাচ্চাদের কাজ তো এখানে লিখি না আমার কাছে আসলে ভাল লাগতেছে না ডিজাইনটা দেখি এটা চেঞ্জ করে ফেলি আমার কাছেই ভাল লাগতেছে না আপনাদের কি দিব আর একটু ডিজাইনগুলো দেখি অন্যজনে মানে কোন কালারটা এখানে বেশি লাইক করতেছে ওকে সাদা সাদা সাদা সবগুলো সাদাই ধরছে হলুদটাও ঠিক আছে আমরা আজকে ব্যানার আইডিয়া নিব আধা এক দেড় ঘন্টা চলে যাবে ব্যানার আইডিয়া নিতে বুঝতেছি একটু ফলো SEO ব্যাকলিং এই একটা এখানে সবাই দেখি অনেক ভালো ভালো ডিজাইন করছে কত কত ব্যানার দেখতেছি খুবই ভালো ডিজাইন এগুলো কিন্তু হাই কোয়ালিটি ডিজাইন কি নেওয়া যায় কোনটা নেওয়া যায় এই ডিজাইনটা চলে মোটামুটি দেখি নিম্নবর্তী একটা ডিজাইন নেই হাই কোয়ালিটি টু ফলো এসি ব্যাকলিং তো আমাদের ফাইবারে যাইতো আমরা এখানে কয়েকটা ব্যানার নিছি নিজেদের জন্য দেখি এগুলার এখান থেকে এরকম একটা ডিজাইন করা যায় কিনা হোয়াইট হ্যাট ওকে এই ডিজাইনটা করে ফেলি এটা খুব ভালো লাগতেছে যদি অ্যাক্টিভ থাকেন কাজে লাগবে আর কি এই ডিজাইনটা করি ওকে তো এখানে কোনটা দেওয়া যায় ওকে এখানে লেখি ছয়শো ছয়শো প্লাস ছয়শো প্লাস এটা দিলাম হচ্ছে সবচেয়ে বড় করে এটা সাদা করে দেই না আগে ই করি ডিজাইনটা করে ফেলি ওকে সাদা করে দেই ছয়শো প্লাস ছয়শো প্লাস ছয়শো প্লাস ডু হলো ব্যাকলিং অথবা প্রোফাইল ব্যাকলিং ছয়শো প্লাস এটাই কপি করি ছয়শো প্লাস এইস হাই কোয়ালিটি প্রোফাইল profile backlink এটার আর একটা ডুপ্লিকেট করি আমি এখানে আমি চাচ্ছি ব্যাকলিংটা না থাক একটা বড় করে দিই হাই কোয়ালিটি বানাপটা লিখি এইচ আই জি এস হাই কোয়ালিটি কোয়ালিটি হাই কোয়ালিটি কোয়ালিটি কোয়ালিটি high quality সবাই চুপচাপ আমরা কি বাইসা আছি না মঙ্গল গ্রহে চলে গেছি কাহিনী হচ্ছে মানে ই মিলতেছে না কালার মিলতেছে না বুঝছেন ব্যাপারটা কালার মিলানোই তো ঝামেলা একটু আরেকটু মিলেক এটার সাথে আমার জানি কেমন কেমন লাগে সমস্যার কোনো শেষ নেই কালার এটা কোন কালার দেওয়া যায় না সাদাও তো ভালো লাগে না এই কালারটা আবার ভালো লাগবে লাল দিলে কিরকম হয় লাল লাল ওরে বাপরে একদম চোখের মধ্যে লাগে আমাদের ডিজাইন করতে আজকে বারোটা বাজবে ডিজাইনই তো পাওয়া যায় না <laughs> পাঁচ হাজার হলো হাই কোয়ালিটি ব্যাগলি আমাদের মতো করে আমরা করা উচিত ছিল মেবি আমরা একটা ট্যাবলেট নেই এগুলো সব কপি করে ফেলি টেমপ্লেট নিয়ে আমাদের মতো করে করি অন্য অন্যজনের ডিজাইন দেখতে গেলে আমাদের বারোটা বাজবে কাটটা নেওয়া যায় মোটামুটি একটা রিজি টেমপ্লেট দিয়ে লাগ মানে চালাই দিই আর কি কালার কালার কালার আমার একটা ছবি লাগাই দিই ডিজাইনের মধ্যে মোটামুটি একটা ডিজাইন করে ফেলি ব্যাকগ্রাউন্ড রিমুভিতে আধা ঘন্টা লাগতেছে ওকে এটা ঘুরিয়ে দিই পজিশনটা ঘুরিয়ে দিই এটা কি গ্রুপ আছে নাকি পজিশন ওকে okay. তাড়াতাড়ি শেষ করি বুঝছেন মেলা সময় গেছে গা ছয়শো প্লাস ছয়শো প্লাস শেষ করতে হবে ছয়শো প্লাস ছয়শো প্লাস 600 plus profile backlink profile backlink একটু তাড়াতাড়ি কাজটা আমি সেরে ফেলি কারণ হচ্ছে আমাদের সময় অনেক চলে গেছে ছয়শো প্লাস প্রোফাইল ব্যাকলিং নিচে কিছু পয়েন্ট করে দিতে পারি পয়েন্ট তো হবে না ওকে আপাতত খালি লাগাই দিয়ে যাই কে কি কি ইউজ করছে হোয়াইট হ্যাট এসিও ওকে হুম white hat white hat white hat okay white hat at SEO mark আজকে যেহেতু আমাদের সময় নেই এত ভালো ডিজাইন আমি করতে পারলাম না আজকে আমার আইডিয়াও নাই আইডিয়া থাকলে ডিজাইনটা করতে পারতাম ভালোভাবে আজকে জাস্ট সিম্পল একটা ডিজাইন করতেছি ভালো তো লাগতেছে না আমার কাছেও কিন্তু সময় চলে গেছে অনেক ডিজাইন করতে তো আপাতত একটা বেসিক ডিজাইন করে ফেলি যাতে মোটামুটি যেন কাজটা লাগে হোয়াইট এসিও তারপরে দিতে পারি হচ্ছে তারপরে কি দিয়েছি হোয়াইট হ্যাট গুগল র্যাঙ্কিং ডু ফলো প্রোফাইল ব্যাঙ্কিং গুগল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গুগল র্যাঙ্কিং জাগাও নাই আজকে আজকে জাগাও পাইতেছি না ছোট করে দিই আমার এরকম বাজে ব্যানার জীবনও হয়নি নাই তারপরে কি দেওয়া যায় ডুপলব passive backlink দেখছেন এখানে কিন্তু অনেক ভালো ভালো জিনিস ইউজ করছে এগুলো কিন্তু ইউজ করতে পারেন আপনারা এরকম গিয়ে খুঁজে খুঁজে বের করলে এখানে দেখেন অনেকগুলো এক্সট্রা ব্যবহার করছে যেহেতু আমরা রিসার্চ করে করে আপনারা গিক তৈরি করবেন আশা করি এগুলো ভালো করে রিসার্চ করবেন পারমানেন্ট ব্যাকলিং ওকে মোটামুটি একটা ডিজাইন করে ফেললাম যা হয় দেখা যাবে নি সমস্যা নাই আমরা কি করব আর কিছু করার নাই ওকে লুকটা এখন চলবো মোটামুটি লুক আসছে তো বেসিকের ভিতরে একটা তৈরি করলাম দেখেন ভালো লাগে কিনা যদিও ভালো লাগবে না সমস্যা নাই আপনাদেরকে একটু আইডিয়া নিয়ে তৈরি করতে হবে সাদা সাদা সাদা সাদাই ধরাই দিছি কালাই ধর চাইলে আর একটু বড় করতে পারি এই দুইটা যদি ছোট করি Al cabo de তো মোটামুটি একটা ব্যানার তৈরি করলাম আমি আপনারা একটু ভালো করে ট্রাই করেন সময় পাস না করি আর এখানে ব্যানারটা হয়ে গেল একটা সুন্দর করে একটা ব্যানার দিয়ে দিবেন আপনারা বানায় তো আমি এটা ইউজ করে দিলাম এখানে ব্যানার ব্যানারটা দেওয়ার পর ব্যানারটা দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করে চলে যাবেন এখানে যদি কারো টেস্ট চায় পাবলিশ করতে না দেয় ঠিক আছে আপনারা যেটা করবেন এখানে চলে আসবেন আবার এখানে দেখেন টেকে টেস্ট এখানে এসিও টেস্ট দিতে বলতেছে অনেক গ্রুপ আছে যারা এসিও টেস্ট দিয়ে দিতে চায় বা দিয়ে দেয় আর যদি বলেন যে না আমি এসিও টেস্ট দিব না তাহলে এখানে ব্যাক করে ক্যাটাগরিটা ওয়েব ট্রাফিক দিয়ে দিবেন এখান থেকে ওয়েব ট্রাফিক মেবি পাবেন ওয়েব ট্রাফিক ওয়েব ট্রাফিক এই যে ওয়েব অ্যানালাইসিস ওয়েব ট্রাফিক ওয়েব ট্রাফিক দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন এক্সট্রা অনেক কিছু আসবে দরকার নেই আপাতত সেভ অ্যান্ড কন্টিনিউ আবার করে যাবে তাহলে আর টেস্ট দিতে বলবে না আই হোপ সেভ অ্যান্ড কন্টিনিউ করে চলে যাবেন এটাই দেখালাম যাতে পরবর্তীতে সমস্যা না হয় তো এটা দিলেন হয়তো কয়েকদিন পরে পাবলিশ করার পর আপনি ওয়েব ট্রাফিক ওই জায়গায় ওই আগের ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারবেন এবার পাবলিশ করলে কিন্তু পাবলিশ হয়ে যাবে দেখেন এবার আমি পাবলিশ করে ফেলি হয়ে গেছে পাবলিশ আপনারা পাবলিশ করবেন না আমাকে একটু দেখাবেন আর সিম্পলের ভিতরে মানে একদম সিম্পলের ভিতরে গিকটা পাবলিশ করতে চাবেন তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে আমার পাবলিশ করা হয়ে গেছে আর আপনাদের পাবলিশ না করে পজ করে রেখে আমাকে দেখাবেন যেহেতু এটা হয়ে গেছে আমি এটা ডিলিট করে ফেলি আমি এটা ডিলিট করে দিই যেহেতু আমাদের লাগবে না কিন্তু আপনাদের বেসিক একটা আইডিয়া দেওয়ার জন্য আমার এখানে কয়েকটা গিগ আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি এই প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের দেখেন এখানে আমি এই প্রোফাইল ইউজ করি না আপনি চাইলে এই মাসে কংগ্রাচুলেশন ও সরি তাও বলা আমি তো বলছি যে আবার বাইরে কেউ অর্ডার মারল নি এই কাজ করবো কেন আবার ভয় <laughs> পেয়ে ভয় পেয়ে গেছি স্পামিং কেউ আসছে কিনা যেহেতু এটাতে অনলাইনে থাকা হয় না দুইটা বাইরাই ছিল তারপরেও স্পামে দেখি তারও আছে কিনা নাই তো আমি লিঙ্কটা আমি জুমের চ্যাট বক্সে দিয়ে দিলাম অথবা আপনারা খুঁজলেও পাবেন যেমন টপ এসি এজেন্সি ঠিক আছে আমি জুমের চ্যাট বক্সে দিয়ে দিলাম এখানে দেখেন আপনাদের ব্যানারে কিছু ডিজাইন আছে এটার উপর বেস করে কিন্তু লিখতে পারেন দেখছেন এখানে কিছু ব্যানার আছে এখানে ভালো কিছু ডিজাইন করা আছে আমরা চাইলে এইভাবে ডিজাইন করে নিতে পারেন দেখছেন একদম সিম্পলভাবে ডিজাইন করছি একদম সিস্টেম এতটি হাই অথরিটি প্রোফাইল ব্যাকলিং একটু সময় লাগছে কিন্তু তারপরে একদম বেসিকের ভিতরে মোটামুটি চলবে ভালো হয়েছে ঠিক আছে এগুলো শুধু খালি আমি রাইকা দিছি আমি এখানে কাজ করি না যেহেতু তারপরে আপনারা এগুলো দেখে দেখে একটু আইডিয়া নিতে পারেন তো লিঙ্কটা আমি জুমের চ্যাটবক্সে দিয়ে দিলাম আপনারা কাজে লাগায়েন তো ঠিক আছে আজকের মতো এখানে এই পর্যন্তই থাকি আমরা নেক্সটে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো বা অন্য একটা বিষয় নিয়ে ক্লাস করব। হয়তো আপনাদের নেক্সট ক্লাস হয়তো গুগল মানে ক্যাম্পেইন বা ইমেল এর ক্লাস হতে পারে ঠিক আছে আমি স্টপ করে দিই কারো যদি কোনো সমস্যা থেকে প্রশ্ন করতে পারেন এখন